আমাদের এখানে পূজা মণ্ডপের সামনে উপস্থিত আমাদের কাজ এখনই শুরু হতে চলেছে পক্ষ থেকে জানাই সাদর প্রীতি শুভেচ্ছা ভালোবাসা নমস্কার নবজরণী সংঘের পরিচালনায় যে কালী মায়ের পূজার আয়োজন করা হয়েছিল এবং অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল আজই শেষ দিন নাকি এটা দ্বিতীয় দিন ভাওয়াইয়া গানের আয়োজন হয়েছে এবং আমাদের সঙ্গে রয়েছেন Pushpa sound service Fatehpur proprietor Ashutosh Das সঙ্গে রয়েছেন আমাদের খুব ভালো প্রপাইটর এবং সাউন্ড সার্ভিস আমাদের পুষ্প সাউন্ড সার্ভিস সাথে রয়েছেন নবজাগরণের সংঘ সদস্যবৃন্দ যারা আমাদের সুযোগ করে দিয়েছেন জগন্নাথ চক্রবর্তী সহ যারা এখানকার মাননীয় গুণী গুণীজন তাদের সকলের প্রতি সশ্রদ্ধ প্রণাম যারা এসেছেন যারা বাইরে আছেন তাদের প্রতি সকলের প্রতি মালদা ভাইয়ের পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমরা শুরু করছি উত্তর বাংলার লোক সংস্কৃতি ভাওয়াইয়া মানুষ শ্রেষ্ঠ জীব তাই মানুষ কিসে শ্রেষ্ঠ ভক্তিতে শ্রেষ্ঠ তাই মানুষের প্রতি আমাদের প্রণাম নিবেদন করে আমরা আমাদের শুরু করছি বন্দনা অনুষ্ঠান আমরা ঘণ্টাখানেক বিভিন্ন ভাওয়াইয়া গান করব তারপরে আমাদের শুরু হবে পালা উপহার কাজল রেখাতে হ্যালো শুরু হচ্ছে মানুষের বন্দনা শ্রেষ্ঠ জীব পশু হত্যা বন্ধ করা নির্বিচারে পশু হত্যা বন্ধ করা চায় বিশ্ব হানাহানি বন্ধ হবে ভাই বিশ্ব গোলা থানায় পুষ্ট হলো পুষ্পালা গোলা কাটি পাহাড়া জেলায় মাধো শ্রেষ্ঠ দিদি ভাই মাধো শ্রেষ্ঠ দিদি ভাই সুরচিত বামনগুলার উপরে